আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি আজকে আমাদের আপনাদেরকে কিছু নসিহত করব নসিহতটা হলো কখনো আলেমদেরকে ইয়া করবেন না আলেমদের সাথে বেয়াদবি করবেন না বুজুর্গদের সাথে বেয়াদবি করবেন না কারণ আলেমরা হচ্ছে নবীজির ওয়ারিস আর আলেমদেরকে খ্যাদমত করার সবসময় চেষ্টা করবেন আলেমদের সামান্য আলেমদেরকে জুতাটা হইলেও আগুয়ে দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে মনে থাকবে আর আলেমদেরকে কখনো আলেমদের সাথে বিয়াদবি করবেন না সবসময় আলেমদের কিভাবে খেদমত করতে হয় ওই চেষ্টাটা করবেন আপনারা মজা টুটাবার্তা কথা বলছি এইগুলারকে আমাদের সবাইকে এইগুলার মধ্যে আমল করার তৌফিক দান করুন এবং আলেমদের খ্যাদমত খ্যাদমত করার তৌফিক দান করুন

হুজুরকে মাইরে ধরে হইল জুতা নিয়ে আগুয়ে দিতে হইব কেদমত করতে হইব এইভাবে কি কেদমত করে আপনারাই বলেন হ্যাঁ।